আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রোজে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় কক্সবাজারে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বিশেষায়িত স্কুল অরুণোদয়ের মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় তিনি বলেন দেশের অসাম্প্রদায়িক বৈশিষ্ট্য সমুন্নত রাখতে সর্বক্ষেত্রে ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় আলোকে সাম্প্রদায়িক একতা বিরোধী আলোচনা করতে হবে এছাড়া কোনো প্রকার গুজব ছড়িয়ে যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে এ বিষয়ে সকলকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন ধর্মের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন উখিয়ার আট এপিভিএন পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ চারটি ওয়ান শুটার গান বত্রিশ রাউন্ড গুলি একটি গুলির খোসা ও দুটি ওয়াকিটকি সেট চার্জার সহ আরসা কমান্ডার হাফেজ জুবাই নামে এক ব্যক্তিকে আটক করেছে আজ বেলা বারোটায় উখিয়া আট এপিভিএন অধিনায়কের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এপিভিএন পুলিশের অধিনায়ক ও additional DIG Mohammad Amir Jafar BPM বলেন তার কাছ থেকে বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে হাফেজ জুবাইয়ের চারটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি সে রোহিঙ্গা ক্যাম্পে খুন ছিনতাই অপহরণ ও মাদক ব্যবসায় সরাসরি জড়িত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার উক্কো সিং ও সহকারী পুলিশ সুপার শাহ আলম উপস্থিত ছিলেন আট এপিবিএন পুলিশের অধিনায়কের নির্দেশে গতকাল রাতে পালংখালী ইউনিয়নের উনিশ নম্বর ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তার পিতার নাম ওমর মিয়া তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সহকারী police super media Faruk Ahmed Bangladesh red crescent society Cox's Bazar ইউনিটের উদ্যোগে টেকনাফে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সিপিপি সদস্যদের উদ্ধার সামগ্রী ব্যবহারের উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কর্মশালায় পঁয়তাল্লিশ জন সিপিপি সদস্য প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিয়েছেন কক্সবাজারের নাজিরাটেক উপকূলে ট্রলার থেকে মরদেহ উদ্ধারের মামলায় আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন মহেশখালী পৌরসভার কাউন্সিলর খায়ের হোসেন মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জবানবন্দি গ্রহণ করেন কক্সবাজার সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সি গ্রান তঞ্চঙ্গা কক্সবাজার সদর থানার তদন্তকারী কর্মকর্তা দুর্জয় বিশ্বাস জানিয়েছেন রিমান্ড শেষে তিনি আদালতে এই জবানবন্দি দেন উল্লেখ্য গত তেইশ এপ্রিল সাগরে ভাসমান একটি ট্রলার থেকে হাত পা বাঁধা দশজনের মরদেহ উদ্ধার করা হয় কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম আব্দুল কাদির ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ ওয়ান্নালহে রাজন তিনি গতকাল সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর গতকাল বিকেলে শহরের টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয়ভাবে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানানো হয় এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার উপস্থিতিতে পুলিশের একটি চৌকশ দল মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরকে গার্ড অফ অনার প্রদান করে এ সময় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে জানাজা শেষে তারাবনিয়ার ছড়া কবরস্থানে তাকে সমাহিত করা হয় উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবার শুষ্ক থাকতে পারে অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা বাইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ষোলো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা আটত্রিশ মিনিটে চলবে রাত আটটা এগারো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা এগারো মিনিটে চলবে রাত একটা বান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা বান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা দশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা